মালপাড়া নামক স্থানে যেখানে প্রায় একশো আশি ফিট বোরিং হবে এবং এই বোরিংয়ে এখানে যেই মালপাড়া যে স্থানটি রয়েছে এখানে প্রায় প্রত্যেকটি জায়গাতে আয়রন আছে এই আয়রনের কারণে একশো আশি ফিট বোরিং হবে তবে আজকে টিউবওয়েল এবং সাবমার্সেবল এই দুটি কম্বিনেশনেই আজকে বোরিং হবে আজকে দেড় বাই তিন যে বোরিংটি আছে সেই বোরিংটি আমি আপনাদের দেখাবো এবং দেখবো আজকে এখানে আয়রনের পরিমাণ কতটুকু কমানো যায় সেই পরিমাণটুকু দেখানোর জন্য আজকে আমি আসছি মালপাড়া নামক এই স্থানে তো বন্ধুরা আমি আপনাদের কাজটি দেখাবো এবং এই কাজে কয়টি নেট কি পাইপ বা কিভাবে বসানো হচ্ছে এ টু জেড আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো চোখ রাখুন আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর পাশে একটি লাইক দিবেন আর এখনও যারা আমার পরিবারের সদস্য আমি তারা এখনই একতা ওয়াট অল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন চলুন দেখে আসি আসি গেল না পুরো আসি বন্ধুরা আপনি দেখতে পেলেন এটি হলো একশো আশির যে বালুটি সেটি ফুললি মানে এটির মধ্যে সম্পূর্ণই আয়রন আর এর মাঝে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আয়রন খুবই কম হ্যাঁ, আর ওটা ওটা ওটা কত ওটা লালটা হালকা খালি সাথে একশো ষাটে বালুটি অনেকখানি ভালো আপনারা দেখতে পাচ্ছেন লাল তো ওইটি ভালো হবে আশা করি আচ্ছা কততে বসাইলে আয়রনটা হ্যাঁ। মোটামুটি কম হবে একশো পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা পাইপটি উঠছে এটি হলো সর্বশেষ বোরিং পাইপটি আর এটির মাধ্যমে প্রায় একশো আশি ফিট বোরিং কমপ্লিট হয়ে গেল আপনারা দেখছেন কাটারটি উঠে আসলো বন্ধুরা এখন বোরিংটি পুরো ফাঁকা হয়ে গেল আর এই সেই লাস্ট যেই সর্বশেষ বোরিং পাইপটি ছিল সেটি উঠে আসলো বন্ধুরা এখন আমরা দেখব এখানে কিভাবে দেড় বাই তিন যেটি টিউবওয়েল এবং সাবমার্সিবল পাইপ ব্যবহার করা হয় এই দুটি পাইপের মাধ্যমে এত গভীরে দেয়া হবে এবং আরেকটি কথা বলে রাখি বন্ধুরা এখানে অনেক পরিমাণ আয়রন যত গভীরে গিয়েছে তারা তারা সবচেয়ে বেশি আয়রন পাওয়া গিয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি হলো একশো আশি ফিটের বালু যেটি একবারেই কালো আর এর সাথে আমরা একটু ভালো বালু দেখতে পাচ্ছি আমি যদি আপনাদের একটু দেখাই এটি হলো একশো ষাট পঁয়ষট্টি বালু এটি অনেক চমৎকার একটি বালু মোটামুটি আমরা বলতে পারি এখানে পুরোপুরি আয়রন না মোটামুটি আপনার সিক্সটি পারসেন্ট ষাট ভাগ আয়রন মুক্ত পানি পাবেন ওনারা তো আসলে এছাড়া আর কোনো ভালো বালু এখানে পাওয়া যায়নি আর আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই সেই প্লাস্টিক পাইপ যেগুলো এখানে দেওয়া হবে বোরিংয়ে নামানো হবে এগুলো হলো দেড় ইঞ্চি আর পাশাপাশি নিয়ে আসা হচ্ছে এটি হলো তিন ইঞ্চি পাইপ যেটির মাঝে আপনারা মটর আপনারা জানেন যে তিন ইঞ্চি এই পাইপটির মাঝেই এই সাবমার্সিবল মোটরটি নেমে যাবে দেখছেন এটি হলো আমাদের ভাষায় যে কাজগুলো করে সেটি হলো যেই নেটটি রয়েছে মানে জাল পাইপটি সেটি মুখটি আমরা আগুনে এভাবে তাতিয়ে মুখটি জয়েন দেওয়া হয় আসলে এটি আমাদের গ্রামের যে এই প্রসেসিংয়ে এই কাজটি করে তো আসলে এটি কোনো আন্তর্জাতিক কাজের ধরন না কিন্তু আমাদের এখানকার যেই মিস্ত্রিরা রয়েছেন ওনারাই ওনারা এই কাজগুলো করে থাকেন এবং এগুলো করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করেই স্ট্যান্ডের যে মুখটি আছে সেটি লাগিয়ে দেওয়া হলো আমাদের যে মিস্ত্রি রয়েছেন উনি পানি চেক করছেন যেন এখান থেকে কোনো লিক বা লিকেজ না হয় আর এটি যেন লিক টিউব হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রি আঙ্কেল যেটি ঘষছে এটিকে আমরা বাংলাতে বলি কলকি আসলে এটির নাম হলো তিন বাই দেড় রেডিওসার আমরা বলি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি এখানে যে রেডিওসারটা ছিল তিন বাই দেড় এই রেডিওসারটি এখানে জয়েন দিচ্ছেন এই রেডিওসারটি এখানে জয়েন দিচ্ছেন তিন বাইতে বন্ধুরা আমি যদি একটু আপনাদের দেখাতে পারি এটি হলো দুটি নেট দ্বারা এই পাইপটি নামানো হচ্ছে এখানে দুটি জাল পাইপ ব্যবহার করা হয়েছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন দুটি নেট নেমে গেল সর্বশেষ দেড় ইঞ্চি যে পাইপটি মানে টিউবওয়েলের যে পাইপটি সেটি চলে গেল এখন আমরা দেখব এর সাথে যে রেডিও সেটটি লাগানো ছিল বা লাগানো হলো সেই রেডিও সার পাইপটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটি নিয়ে চলে আসছে এটি এখন এর সাথে সংযোগ হবে এবং এটির মাঝেই সেই সাবমার্সেবল মোটরটি সংযোগ করবে বা এটির মাঝে দিয়ে দেওয়া হবে আর এটি সেই জোড়াটি জোড়াটি এখানে দেয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন পর্যায়ক্রমে প্রত্যেকটি পাইপ এর সাথে এভাবে করে জোড়া হয়ে যাবে এটি সর্বশেষ পাইপটি এটি ডাউন হয়ে যাচ্ছে আর এটির মাথাতেই এই সাবমার্সিবল পাম্পটি লাগানো হবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন বোরিংয়ে বালু দেওয়া হচ্ছে বন্ধুরা এটি হলো আরএফএল এর পয়েন্ট পঞ্চাশ মোটর যেটা আমরা বলি হাফ ঘোড়া এই মোটরটি বের করা হলো ক্রিকেট খুলে তো বন্ধুরা আজকে হাফ হর্সের আরএফএল এর এই সাবমার্সিবল দিয়েই এই বোরিংটি কমপ্লিট হবে চারি ঘুরি আমি বারবার তোলার চেষ্টা করে তার পলা বন্ধুরা দেখতে পেলেন এই মোটরটি নেমে যাচ্ছে এটি হলো প্রথম পাইপ দেখতে পেলেন এটি হলো সর্বশেষ পাইপ যেটি <clears throat> ডেলিভারি বের হয়ে গেছে আর <clears throat> এই ডেলিভারি থেকে পানি উত্তোলন হবে বের হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন মোটরটি নামানো কমপ্লিট হয়ে গেল এখন শুধু পানি উত্তোলনের সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখতেই পেলেন প্রায় সাবমার্সিবলের কাজটি পুরো কমপ্লিট এখন ইলেকট্রিক লাইন দেওয়া হবে আপনারা একটু দেখতে পাচ্ছেন ওখান থেকে লাইন দেওয়া হবে আর লাইন দিলে আমরা দেখব এখান থেকে পানি উত্তোলন আর এইভাবে করে আমরা প্রত্যেকটি কাজ আপনাদের দেখানোর চেষ্টা করি আর এর মাঝে আপনারা প্রত্যেকটি কাজ আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন বন্ধুরা আমরা এখন অপেক্ষা করছি দেখি এখান থেকে পানি উত্তোলন হবে যদিও মোটর সুইচ দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সুইচ একটু লুজ কানেকশনের কারণে সমস্যা ভিজে গিয়েছিলাম তো এভাবে করে এখন নোংরা পানিটি যেটি আমরা বোরিং করেছি সেই পানিটি উঠবে এরপরে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে পরিষ্কার পানিটি পাবো আর এভাবে করেই আমাদের সাবমার্সিবলের তলে যে পানিটি রয়েছে সেই পানিটি নোংরা পানিটি উঠে পরিষ্কার পানি আমরা পাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লতা পাইপ ব্যবহার করা হলো আর পানির প্রেশারটি কতটুকু আমি যদি আপনাদের দেখাই এটি হলো সেই লতা পাইপ যেটি একটু একটু বাউন্স করছে অনেক প্রেশার দেওয়া আপনারা জানেন এখানে প্রায় পয়েন্ট পঞ্চাশ মোটরটি হাবর্সে মোটরটি ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা মাধবপুর পালপাড়া থেকে আমি আজকে বিদায় নেব এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে একতা ওয়াটার দিক থেকে আমি সুজন মাহমুদ বিদায় নেব আল্লাহ হাফিজ